সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন টেকমল প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিউয়ার্স আপনাদের জন্য আজ নিয়ে এলাম নতুন একটা টিউটর টিউটরটা হচ্ছে কিভাবে আপনার ফোনে এস এর মাধ্যমে ফোন লক দিয়ে রাখবেন অথবা আপনি ফোনটা বাসায় রেখে গেলেন ফোনে কিছু গোপনীয় জিনিস আছে যা আপনি লক দিতে পারছেন না কিন্তু আপনি সাধারণত একটা এস এম এসের মাধ্যমে আপনার এই ফোনটা আপনি লক দিয়ে রাখতে পারবেন তো ভিওর্স কথা না বাড়িয়ে আমি টিউটোলটা যাবো টিউটোলটা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন তো ভিওর্স টিউটোরিয়ালটা আমি এখন যাচ্ছি টিউটোরিয়ালটা প্রথমত আপনাকে প্লে স্টোরে দিতে হবে প্লে স্টোরে গিয়ে ম্যাটেরিয়াল লকস এই প্রথম অপসটা ইনস্টল করে নিতে হবে যেহেতু এটা আমি অলরেডি ইনস্টল করেছি আমার আপডেট আছে আমি আপডেট দেবো না আপনারা এটা ইনস্টল করে নেবেন নিয়ে এটা আমি এখন ওপেন করব যেখানে যেখানে স্কেপ চাবে এগুলো দিয়ে নেবেন নিচের দিকে আসবেন এসে দেখবেন এই জায়গাটা ম্যাট্রিক লক লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করে অন করে দেবেন ব্যাগে আসবেন এগ্রিমেন্টসে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন এখানে যে কোনো একটা আপনার পার্সোনাল লক দিতে বলছে যাতে আপনার ওই মানে যে পিনকোড মানে একটা পিনকোড দিতে হবে তা আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম ও sorry one two three four দিলাম ওয়ান টু থ্রি ফোর দিলাম হোয়াট ইজ ইউর নেম আপনার যেখানে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট দিতে হবে what is your name Masud দিলাম M A S U D to finish তো এখানে দেখেন আপনার লকের অপশন আছে আপনি কি কোন জিনিসটা লক দিয়ে রাখতে চাচ্ছেন সো এখান থেকে আমরা বেছে নেব গ্যালারি গ্যালারিটা আমরা লক দিয়ে রাখবো তো গ্যালারিটা আপনাকে এখন আসতে হবে এই কোনায় এই দিকটা এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে করবেন Hmm. Ramutech Law. আপনাকে এটাতে এই যে managing your remote S M S communication এটাতে ক্লিক করতে হবে ক্লিক করতে পড়া পড়া আপনাকে এখানে অ্যালাউ করে দিতে হবে আর বিশেষ করে এখানে দেখেন লোকাল হ্যাশ মানে আপনি যদি এস এম এস দিতে চান তাহলে আপনার এটা দিয়ে এটা দিয়ে করতে হবে তো বিওর এখানে রয়েছে hash local start local service মানে লোকাল সার্ভিস মানে আমি আপনি যদি সার্ভিসটা বন্ধ করতে চান তাহলে স্টার্ট লোকাল এটা দিয়ে আপনার অ্যাপসটা মানে এই এটা দিয়ে আপনি সো ভিওর এখানে আপনি তিনটা অপশন পাবেন তিনটা মধ্যে এখানে start local service stop local service মানে এটার মাধ্যমে এইটার মাধ্যমে আপনি এস এম এস লকটা দিতে পারবেন আর এইটার মাধ্যমে আপনি এস এম এস লকটা তুলতে পারবেন তো ভিওর যেহেতু আমরা লকটা দেবো দেওয়ার আগে এটা কিন্তু লকের পাসওয়ার্ড তো আমরা এরপর ক্লিক করবো ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমরা হ্যাশ আমি আমার নাম দিয়ে দেবো M A S U D Masud okay আমাদের সেট ওকে এখানেও মাসুদ দিয়ে দেবো আমি কথা তিনটে অ্যাপসে আমি নাম আমার নাম দিয়ে দেবো হয়ে গেল এটা এখান থেকে ওপেন করে দেবেন এটা নামটা চেঞ্জ করার পর এখান থেকে ওপেন করে দেবেন তো এটা আমি ওপেন করলাম এখন এটা আমি একটু চেক দেব চেক দেওয়ার আগে ভিওর্স মানে আপনার ফোন নাম্বারটাই লাগবে যেহেতু আমার ফোন নাম্বারটাই আমি দিচ্ছি টেক্স ও দাঁড়ান একটু text phone number click zero one three six zero six seven six two eight so আমার এখন এখানে একটা কনফিউজ এসএমএস আসবে দেখুন অলরেডি এসএমএসটা এসে গেছে এ দেখুন অলরেডি আমার পিনকোডটা অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিনকোডটা অলরেডি পড়ে গেছে সো এখন আমি আবার পিনকোডটা খুলব এর জন্য আবার যেতে হবে আমার নাম্বারে একটু ওয়েট করবেন ভিউয়ার্স আমরা এখন পিনকোডটা খুলবো আমরা দেখাচ্ছি কীভাবে পিনকোডটা ফেলাতে হয় এখন পিনকোডটা খুলবো ওটা খোলার আবার আবার আপনাকে আবার ওইভাবে এস দিতে হবে আমি দিচ্ছি zero one three one six zero six seven six two eight so আমি আবার এস দিচ্ছি আমি দেখাইতেছি অলরেডি আমার ফোনে এস এম এস একটা চলে আসছে মনে হয় দেখুন লেখা হয়েছে metal lock service stopped remote এটাতে ক্লিক করবেন দেখুন এখন খুলে গেছে একাই খুলে গেছে ছবি আমি দেখা দিলাম কীভাবে আপনার এসব খুলতে হয় তো ভিওর্স যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ এবং আরও নতুন নতুন লেটেস্ট আপডেট পেতে নোটিফিকেশনে বেল অ্যাকাউন্টে ক্লিক করুন ভিওর্স ভালো থাকবেন পরবর্তী টিপস নিয়ে আপনার সঙ্গে আমি আবার আসবো নতুন কোনো টিপস নিয়ে ভালো থাকবেন